ভিডিও মেক করে আচ্ছা ঠিক আছে স্যার আজকে যেহেতু আমরা এসিওর ক্লাস করব তার আগে আমাদের জন্য একটা ভিডিও প্রয়োজন এবং সেই ভিডিওটা আমরা অল্পতে চার পাঁচ মিনিটের জন্য মেক করছি আজকে আমি শেখাবো স্যার বর্তমানে এই মুহূর্তে শেখাবো যাতে আমরা এক ক্লিকে কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এক ক্লিকে রিমুভ করতে পারি আচ্ছা আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি অনলাইন থেকে একটা ছবি গুগল থেকে একটা ছবি প্রথমে ডাউনলোড করি আর যে কোনো একটা ছবি আমি ডাউনলোড করি বাংলাদেশি সাকিব আল হাসান আচ্ছা দেখেন মেবি সাকিব আল হাসানের একটা ইমেজ আমি নিয়ে আসলাম এই একটা ইমেজ আমি আপলোড ডাউনলোড করি সেই ইমেজটার আমি কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ uh, করব সামথিং uh, মনে করেন এই ইমেজটা এই ইমেজটাই আমি ডাউনলোড করি আগে ইমেজটা আমি back copy image save image download okay download হয়ে গেছে আচ্ছা দেখি তো আমরা ডাউনলোড হয়েছে কি না ওকে এটা আমরা ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করব আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা গুগলে সার্চ দিব background image background remover image back remove remove dot biz biz হয় না হয় হয় হয় সমস্যা নেই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা দিয়ে দিলে হয় বা আপনি যেটা বলছেন ওইটা দিয়ে দিলে হয় আমি দিয়ে ঢুকলাম তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ বা remove dot BG remove remove dot BG এইটা দিলেও চলে সমস্যা নাই আমরা এখন আমরা দেখবো কি কিভাবে একটা ইমেজ এক ক্লিকে একদম অল্প সময়ে কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ঠিক আছে আমাদের এই অপশনটা আসছে প্রথমে কি করতে হবে আমাদের এখানে সাইন আপ করা যদি না থাকে তাহলে আমরা এই জায়গাতে সাইন আপ করবো সাইন আপ করার পরে আমরা কাজ করতে পারবো ঠিক আছে আমার সাইন আপ করা আছে এই জন্য আর কোনো প্রবলেম নেই আমি আপলোড ইমেজে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করলে এই যে দেখেন আমি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটা এখান থেকে আমি আপলোড করব ডাউনলোড এটাতে সিলেক্ট করলাম তারপরে ওপেনে দিলাম এখন ইমেজটা আপলোড হচ্ছে ওকে আপলোড হওয়ার পরে অটোমেটিকলি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে মানে হচ্ছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই যে দেখেন অটোমেটিকলি ডাউনলোড দিলাম এখন ডাউনলোড দেওয়ার পরে যে ইমেজটা আসছে সেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি আজকে শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি কিভাবে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই ইমেজটা এখন আপনি যা ইচ্ছা তা করতে পারেন যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারেন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করা হয়েছে এবং এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আর কিচ্ছু নাই আপনি এই ইমেজটা দিয়ে যদি দুনিয়ার কোথাও শেয়ার করেন তাহলে আপনাকে আর কপিরাইট হিসাবে ধরবে না ঠিক আছে মনে রাখবেন গুগল থেকে সার্চ দিয়ে যদি বড় বড় অ্যাক্টর বা বড় বড় মানুষদের ছবি আপনি নিয়ে আনিয়ে শেয়ার করেন তাহলে সেই ছবিগুলো আপনাকে কপিরাইট হিসাবে স্ক্যাম করতে পারে সো দ্যাট আপনি কি করতে পারেন ইমেজগুলো আর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তাহলে আপনার নিয়ে নেওয়ার কোনো প্রবলেম হবে না